আচ্ছা ভাইয়া আমি যদি চাই আমার ফেস ভয়েস আমি কিচ্ছু দিব না সেক্ষেত্রে কি আমি আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবো আমি কি ভিডিও বানাতে পারবো অনেকেই দেখি তাদের চ্যানেলে তাদের ভয়েস নেই তাদের ভিডিও নেই তাদের ইয়া নেই কিন্তু তারা সেই চ্যানেল থেকে ইনকাম করতেছে তারা কিভাবে করতেছে আমরা এই ধরনের ভিডিওগুলো কোথায় থেকে পাবো তো বন্ধুরা এই যদি হয় আপনার প্রশ্ন তাহলে আজকের উত্তরগুলো এই ভিডিওতেই পাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো বন্ধুরা আমি আছি আকুল ভাই আর আপনারা দেখতেছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকে আমরা কথা বলবো কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবেন এবং এই ধরনের ভিডিও দিয়ে লাইফ টাইম ইনকাম করা যাবে কি না আর আপনি যদি চান ভয়েস ওভার না করে আপনার ফেস ব্যবহার না করে আপনি ভিডিও বানাতে সেক্ষেত্রে আপনারা পাবেন কি না আর পারলেও সেটা কতদিন পর্যন্ত কাজ করবে আদৌ কাজ করবে কি না সেখান থেকে টাকা ইনকাম হবে কি না এই ধরনের বেশ কিছু প্রশ্নের অ্যান্সার আজকে আপনারা এই ভিডিওতে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলা যাক কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবেন যেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই কপিরাইট ফ্রি ভিডিও পাওয়ার জন্য আপনাদের ইউটিউব রয়েছে ইউটিউব থেকে পেতে পারেন ইউটিউবে সার্চ করার সময় ফিল্টার অপশন থেকে গিয়ে ক্রিয়েটিভ কমন্স নামে একটা অপশন রয়েছে সেই ফিল্টারটা দিয়ে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো কপিরাইট ফ্রি আরও একটা সাইট রয়েছে যেটা হচ্ছে পিকজেলস তো এখানে দেখতেই পাচ্ছেন পিকজেলস ডট কম তো এখানে ভিডিও সেকশনে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও রয়েছে সেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে এখন আমি বলবো যে এগুলো ব্যবহার করলে আপনারা লাইফ টাইম কাজ করতে পারবেন কিনা তো বন্ধুরা এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু অনেকেই ইনকাম করা শুরু করতেছে বাংলাদেশ থেকে অনেকেই ফেস না দিয়ে ভয়েস না দিয়ে এই ধরনের চ্যানেল খুলে অনেক ইনকাম করতেছেন মনিটাইজেশনও পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হঠাৎ করে একদিন এমন একটা সমস্যায় আপনারা পড়তে পারেন যে সমস্যায় আপনার চ্যানেল পর্যন্ত সাসপেন্ড হয়ে যেতে পারে তো এই ডিপ কথাটি এই গুরুত্বপূর্ণ সত্য কথাটি আপনাকে কেউ বলবে না তারা শুধু বলবে আপনি পারবেন কাজ করতে কিন্তু আপনি যে লাইফ টাইম কাজ করতে পারবেন না সেটা তারা বলবে না তো বন্ধুরা আমি ভিডিও বানাতে না করতেছি না আপনি যদি চান ভিডিও বানাতে ভিডিও বানাতে পারেন এই ধরনের অনেক চ্যানেল রয়েছে যারা এই ধরনের ফুটেজ নিয়ে ভিডিও বানায় তো তাদের চ্যানেলে কিন্তু সমস্যা হয় না সচরাচর যদি আপনার চ্যানেলটি অনেক বড় চ্যানেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিকজেলস ডট কম এই ধরনের যে সাইটগুলো রয়েছে copyright free videos photos provide করে তারা কিন্তু কপিরাইট স্ট্রাইক দেয় দেওয়ার পর বলে যে এত ডলার দেন এক হাজার ডলার দেন অথবা দুই হাজার ডলার দেন আপনারা কপিরাইট স্ট্রাইক তুলে নিব তো সেই ক্ষেত্রে আপনারা সেই ভিডিও কিভাবে কপিরাইট স্ট্রাইক তুলবেন তাদেরকে কিভাবে ডলার দেবেন আপনার কাছে তো নাই আপনি যে ডলারগুলো ইনকাম করতেলেন সেগুলো তো খরচ করে ফেলছেন তো সেক্ষেত্রে সমস্যা হয় আপনার চ্যানেল সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে তো বন্ধুরা এটা হচ্ছে লং টার্মে আপনারা কাজ করতে পারবেন না যদি শর্ট টার্মে করতে চান তাহলে করতে পারবেন আর আপনি করলে চাইলে করতেও পারেন কারণ এগুলো কপিরাইট ফ্রি সবে সবাইকে ধরে না যাদেরকে ধরে তাদের চ্যানেল আর বাংলাদেশে থাকে না কারণ বাংলাদেশের অনেক চ্যানেল এই ধরনের চলে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি কিছু হলেও এই ভিডিও থেকে শিখতে পারছেন জানতে পারছেন যদি জানতে পেরে থাকেন তাহলে লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আর যারা এখন আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হননি অবশ্যই জয়েন হবেন কারণ সেখানে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আর এদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটি দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য